দর্শক ও শ্রোতা চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন ধনীতম দেশের ধনকুবের সুলতানকে পনেরোটি ছাগল উপহার দিল বাংলাদেশ বুনাই বিশ্বের ধনীতম দেশগুলির মধ্যে অন্যতম সেখানকার সুলতানও বিশ্বের অন্যতম ধনী এবং বিত্তবান শাসক তাকে উপহার হিসেবে পনেরোটি ছাগল পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে সঙ্গে গিয়েছে ময়ূর হরিণ ময়নাও বুনায়ের Sultan Haji Hassanal Bolkiah Muizzaddin Waddaulah সম্প্রতি বাংলাদেশে সফরে এসে খাসির মাংসের প্রশংসা করেছিলেন তারপরেই তাকে উপহার পাঠিয়েছে ঢাকা প্রসঙ্গত ব্রুনেই বিশ্বের ধনীতম দেশগুলির মধ্যে অন্যতম বস্তুত ব্রুনেইকে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ধনী দেশ বলা হয় সেখানকার সুলতান ও বিশ্বের অন্যতম ধনী এবং বিত্তবান শাসক দু সালের একটি বিদেশি ম্যাগাজিন দাবি করেছিল ব্রুনেইয়ের সুলতানের মোট সম্পত্তির পরিমাণ দুই হাজার কোটি ডলার বহুল যে প্রসাদে সরি বহুল যে প্রাসাদে তিনি থাকেন সেটি বিশ্বের বৃহত্তম রাজপ্রাসাদ গুলির মধ্যে অন্যতম তাকে উপহার হিসেবে পনেরোটি ছাগল পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে সেই কারণেই বিষয়টি খবরে সাগর নয় ধনকুবের সুলতানের জন্য বুড়ে পাড়ি দিয়েছে একজোড়া ময়ূর একজোড়া চিত্রল হরিণ এবং একজোড়া ময়না পাখিও এর মাধ্যমে ব্রুনাইতে পশু পাখিগুলির সংখ্যা বাড়ানো হবে ওই সংবাদপত্র আরো জানাচ্ছে ব্রুনাইয়ে বাংলাদেশের খাসির মাংসের চাহিদা বেশি বাজারে রেখে উপহার হিসেবে সেখানে ছাগল পাঠানো হয়েছে একে কৃষি কূটনীতির অঙ্গ হিসেবে দেখছে ঢাকা সম্প্রতি বাংলাদেশ সফরে এসে পদ্মাপাড়ের খবরের ভূয়াসী প্রশংসা করেন ব্রুনাইয়ের সুলতান নয়শো ভোজ এবং মধ্যাহ্ন ভোজ বিরিয়ানি ও মাংসের নানা উপাদে উপহার পরিবেশন করা হয়েছিল তার জন্য এমনিতেই বাংলাদেশের মানুষ অতিথি বৎসর সুলতানের আতিথ্যতায় কোন ত্রুটি রাখেনি বাংলাদেশ সেখানে এই খাসির মাংস খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ব্রুনাইয়ের সুলতান শুধু সুলতান নন ব্রুনাইয়ের উচ্চপদস্থ আধিকারিকরাও পরিবেশিত খাবারের প্রশংসা করেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন দুরাইয়ের সুলতান সম্পর্কে তখনই বলেছিলেন ছাগল ওর খুব পছন্দ উনি যাওয়ার সময় আমরা কিছু দিয়ে দিব Música